এটাকে কি খাবার বলে ভাই পিজা পিজা সাদা এটা যে দিচ্ছেন এটা কি কোনো ফল এটা মজারেলা চিজ জি মজার চিজ মজারেলা চিজ এই যে আশেপাশে যে এই দোকানটা যাই দাও বা দুইটা পঞ্চাশ আনো ওনাদের চিজ মাস্টার হ্যাঁ হ্যাঁ একটা আট ইঞ্চির চিজ মাস্টার দুটো পরে ভাই পিজা এখানে মেনুটা দেওয়া আছে এটা কি মাংস ভাই এই মাংস মুরগি হ্যাঁ এটা কত করে 30 টাকা হ্যাঁ 40 টাকা এই টোটাল খাবারটার নাম টোটাল খাবারটার নামই পিজা ভাই পিজা আপনি ইউটিউবে ছাড়বেন জি ভাইয়া কি একা খাবেন না না দুজন খাইলে আমি জিজ্ঞেস করতাম কি সে কি জাল খাবে কিনা ভাই আপনার বিলটা দিয়ে একশো নব্বই ভাইয়া আপনারটা ডেকোরেশন শেষ আমি একটু পরে বসবো ভালো করে বেক করে দেবো যেহেতু একা খাবেন ঠিক আছে আমি ভাইয়ার পার্সেলটা দিয়ে নিই দুইটা হ্যাঁ তারপর আপনারটা আমি আলাদা বেক করে দেবো অনেক ভাই তাহলে দশ টাকা পাবেন আপনি দশ টাকা হ্যাঁ হ্যাঁ দশ টাকা পাবেন আপনি হ্যাঁ এটা কোনো ফল বস এটা প্লাগ করে দেখি ভাই এবার একটু কাজ করতে পারি এবার এবার একটু কাজ করতে পারি হ্যাঁ। আপু এখানে মেনুটা দেওয়া আছে দেখেন Thank you. কত ইঞ্চি এইট ইঞ্চি একশো নব্বই টাকা দেবেন আপনি চিজ মাস্টার কি জাল হবে